সংক্ষেপে প্রণাম জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান শুরু করব আমরা যেহেতু মানুষ শ্রেষ্ঠ জীব এই মানুষ শ্রেষ্ঠ কি সে বুদ্ধিতে শক্তিতে হাতিরা শ্রেষ্ঠ কিন্তু বুদ্ধিতে মানুষ শ্রেষ্ঠ তাই মানবতাই হচ্ছে ধর্ম আমরা এই মানব জাতিকে সম্মান জানিয়ে আমাদের শুরু করছি বন্দনা অনুষ্ঠান মানুষ শ্রেষ্ঠ জীব শুরু করছি Hello.